তো ইসকনের এক পেছনে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ গান টান হচ্ছে ইসকনের একটা গ্রুপ বেরিয়েছে বেরিয়ে নাম সংকীর্তন করছে এখানে অক্সফোর্ড স্ট্রিটে